আসসালামু আলাইকুম everyone welcome back to my channel আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধর্মী একটি রেসিপি নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি আমার আজকের আয়োজন আপনাদের জন্য থাকছে ভীষণ মজার একটি পাকোড়া রেসিপি আর আজকের এই পাকোড়া করে দেখাবো মুরগির মাংস দিয়ে আশা করছি সহজভাবে দেখাবো আজকের এই চিকেন পাকোড়া রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে সেই সঙ্গে আমার রেসিপিসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের রেসিপিটি সহজেই দেখে নেওয়া যাক চিকেন পাকোড়ার জন্য প্রথমে আমি মুরগির মাংসটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর মুরগির মাংসের সাথে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন এবং লেবুর রস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এখন সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে পেঁয়াজ দেওয়াতে ভালোভাবে মেখে নিতে হবে যাতে নরম হয় এখন দিয়ে দিচ্ছি এক স্পুন বেসন এবং two and half teaspoon চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক স্পুন রান্নার তেল কেউ চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন চালের গুঁড়ো ও বেসন দেওয়াতে মুরগির মাংসটা বেশ আঠালো হবে এক্ষেত্রে অল্প অল্প করে পানি অ্যাড করে পাকোড়ার জন্য মিশ্রণটা তৈরি করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি পানি যেন না হয় তা না হলে পাকোড়ার মিশ্রণটি পাতলা হয়ে যাবে অর্থাৎ পাকোড়ার জন্য মোটামুটি আঠালো করে এখানে মিশ্রণটি তৈরি করে নিতে হবে আমার মাখানো হলে ২০ মিনিটের জন্য মেরিনেট করতে দিচ্ছি যাতে সবগুলো মশলা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় ২০ মিনিট পরে প্যানে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর হালকা লো আছে দিতে হবে যাতে খুব বেশি গরম না হয় তা না হলে অপরের অংশটি পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে খেয়াল রাখতে হবে খুব বেশি সময় নিয়েও ভাজা যাবে না তা না হলে চিকেনের যে জুসিনেসটা আছে সেটা বজায় থাকবে না আর অনেকটা শক্ত হয়ে যাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজেছি কারণ মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমার ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি একটি ছাকনির সাথে তুলে নিব এই দেখুন কতটা ক্রিস্পি এবং জুসি হয়েছে আমি পাকোড়াগুলো এখানে টমেটো ক্যাসাপের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো সসের সাথে খেতে পারেন আর আমার এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ